আসসালামু আলাইকুম আহলান ওয়া সাহলান ওয়া মার হাবান বিকুম আশা করি সবাই ভালো আছেন আজ আবার প্রায় চারশো আরবি শব্দ বাক্য নিয়ে এলাম আপনাদের জন্য এই ভিডিওর বেশিরভাগ শব্দ ও বাক্য প্রায় নতুন হবে তাই ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন বলতে চাচ্ছি যারা আমার চ্যানেলে নতুন অথবা আমার ভিডিও দেখেন অথচ এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে বেলবটন বটনটি অন করে দেবেন তো চলুন শুরু করি বাড়ি অর্থ দূরে ওয়াসিয়া অর্থ প্রশস্ত বাড়ির দূরে ওয়াসিয়া প্রশস্ত দাইয়েক অর্থ সংকীর্ণ দাইয়েক অর্থ সংকীর্ণ অথবা দিক অর্থ সংকীর্ণ বা শিকন আর তরিক অর্থ রাস্তা অথবা পথ তরিক রাস্তা অথবা পথ সারে অর্থ সড়ক অথবা রাস্তা রাজধানীর বা যেখানে বড় রাস্তা সেটাকে বলা হয় সারে শেকাক বা শেক্কা অথবা জিগাগ অর্থ গলি শেকাক শেক্কা অথবা জিগাগ অর্থ গলি বাড়ির দূরে ওয়াসি অর্থ প্রশস্ত দায়িক অর্থ সংকীর্ণ আর তরিক অর্থ রাস্তা অথবা পথ সারে অর্থ সড়ক অথবা রাস্তা শেকাক অথবা শেক্কা অথবা জিগাগ অর্থ গলি রাস্তা নেক্সট সাইয়ারা অর্থ গাড়ি হাফেলা অর্থ বাস শাহেনা অর্থ ট্রাক শাহেনা ট্রাক সাইয়ারাতুল উজরা অর্থ ট্যাক্সি বা ভাড়ায় চালিত গাড়ি দাররাজা হাওয়াইয়া অর্থ বাইসাইকেল দাররাজা হাওয়াইয়া বাইসাইকেল আর দাররাজা নারিয়া অর্থ মোটর সাইকেল যেগুলো পেট্রোলের চলে আবার বলি সাইয়ারা অর্থ গাড়ি হাফেলা বাস শাহেনা ট্রাক সাইয়ারাতুল উজরা অর্থ ট্যাক্সি ভাড়ায় চালিত গাড়ি দাররাজা দাররাজা হাওয়াইয়া বাইসাইকেল আর দাররাজা নারিয়া অর্থ মোটর সাইকেল নেক্সট বিমান আরবিতে বলে তাইয়েরা তয়েরা অর্থ বিমান আর গরেব অর্থ বোট গরেব বোট সাফিনা জাহাজ সাফিনা জাহাজ আবার জাওরাক অর্থ জাহাজ আলকেতর অর্থ ট্রেন আলকেতর অর্থ ট্রেন আবার বলি বিমানকে বলে আরবিতে ত এরা আর গরেব অর্থ বোট বা বোটকে বলা হয় গরেব অথবা গারেব জাহাজ আরবিতে সাফিনা অথবা জাওরাক সাফিনা অথবা জাওরাক অর্থ জাহাজ আল কেতর অর্থ ট্রেন নেক্সট সায়েক অথবা সাওয়াক অর্থ ড্রাইভার ড্রাইভারকে সায়েক অথবা সাওয়াক বলে পুলিশকে বলা হয় সুরতা পুলিশকে বলে সুরতা আর পুলিশ আসতেছে যদি বলি তাহলে হবে ইয়াজি সুরতা অথবা সুরতা ইজি সায়েক বা সাওয়াক অর্থ ড্রাইভার পুলিশ সুরতা পুলিশ আসতেছে সুরতা ইজি নেক্সট মরুর অর্থ ট্রাফিক আর ট্রাফিক পুলিশকে বলা হয় মরুর সুরতা সেনাবাহিনীকে বলা হয় জেশ জেশ অর্থ সেনাবাহিনী আর আশকারি অর্থ সৈনিক চেকপোস্ট আরবিতে নোক্তাতুত্তাবদেশ নোক্তাতুত্তাবদেশ অর্থ চেকপোস্ট রিং রোড বা চৌরাস্তাকে আরবিতে বলে আত্তরিকুদ্দায়রি রিং রোড বা চৌরাস্তাকে আরবিতে বলে আত্মরিকুদ্দায়েরি আত্মরিকুদ্দায়েরি অর্থ রিং রোড অথবা চৌরাস্তা অথবা গোল চক্কর খাজুল আরবিতে লাজুক খাজুল অর্থ লাজুক আর জাইয়ে অথবা জাওয়ান অর্থ ক্ষুধার্ত জাইয়ে অথবা জাওয়ান অর্থ ক্ষুধার্ত মারিদ অথবা তা আবান অর্থ রুগী মারিদ অথবা তা আবান অর্থ রুগী আবার তা আবান অর্থ ক্লান্ত নাজিব অর্থ পরিষ্কার অছাক অর্থ অপরিষ্কার নাজিব অর্থ পরিষ্কার অছাক অর্থ অপরিষ্কার খবিস অথবা সাইয়ে জিদ্দা অর্থ খুব খারাপ খবিস অথবা সাইয়ে জিদ্দা অর্থ খুব খারাপ খাজুল অর্থ লাজুক জাই বা জাওয়ান অর্থ ক্ষুধার্ত মারিদ অথবা চাবান অর্থ রোগী নাজিব পরিষ্কার অসাক অপরিষ্কার খবিস সাইয়ে জিদ্দা অর্থ খুব খারাপ নেক্সট শত্রু আরবিতে আদু আদু অর্থ শত্রু আর জাহিল অর্থ মূর্খ জাহিল অর্থ মূর্খ মূর্খ আরবিতে জাহিল কাতিল অর্থ হত্যাকারী হত্যাকারীকে আরবিতে বলে কাতিল অমনোযোগী আরবিতে গাফিল গাফিল অর্থ অমনোযোগী দুর্বল আরবিতে দয়েফ দয়েফ শত্রু আদু মূর্খ জাহিল কাতিল হত্যাকারী অমনোযোগী গাফিল দুর্বল দইফ নেক্সট কাসুল অর্থ অলস কাসুল অর্থ অলস আহমক অর্থ বোকা আহমক অর্থ বোকা অথবা মোক মাপি অর্থ বোকা মানে বুদ্ধি নাই মুজনিব অর্থ পাপি মুজনিব অর্থ পাপি অবিশ্বাসীকে আরবিতে বলে কাফের কাফের অর্থ অবিশ্বাসী কাফের অর্থ অবিশ্বাসী আর ফাসেক অর্থ ধোকাবাজ ফাসেক ধোকাবাজ ফকির অর্থ গরিব গরিবকে আরবিতে বলে ফকির আবার বলি কাসুল অর্থ অলস আহমক অথবা মোকমাপি অর্থ বোকা বা বুদ্ধি নেই মুজনিব অর্থ পাপি অবিশ্বাসী আরবিতে কাফের ফাসেককে বলা হয় ধোঁকাবাজ ফকির আরবিতে গরিব ফকির অর্থ গরিব কাজ্জাব অর্থ মিথ্যাবাদী কাজ্জাব অর্থ মিথ্যাবাদী মিথ্যাবাদীকে আরবিতে কাজ্জা বলে আর কাবিহ অর্থ কুৎসিত কাবিহ অর্থ কুৎসিত কদাকার কৃপণকে বলে বখিল বখিল অর্থ কৃপণ বখিল অর্থ কৃপণ মৃৎকাব্যের অর্থ অহংকারী মৃৎকাব্যের অর্থ অহংকারী হাসিদ অর্থ হিংসুক হাসিদ অর্থ হিংসুক কাজ্জাব মিথ্যাবাদী কাবিহ কুৎসিত বখিল কৃপণ মৃৎকাব্যের অহংকারী হাসিদ হিংসুক নেক্সট জালিম অর্থ অত্যাচারী জালিম অর্থ অত্যাচারী অত্যাচারীকে আরবিতে বলা হয় জালিম ভয় ক্ষোভ ক্ষোভ অর্থ ভয় খোদাভীরু আরবিতে বলে মুত্তাকি মুত্তাকিকে আরবিতে বলে খোদাভীরু মুত্তাকি অর্থ ক্ষুদাভীরু ক্ষুদাভীরু বা আল্লাভীরুকে আরবিতে বলে মুত্তাকি ধনী আরবিতে গানি ধনী অর্থ গনি আর সাদিক অর্থ বন্ধু সাদিক অর্থ বন্ধু জালিম অত্যাচারী ক্ষোভ ভয় মোত্তাকি খোদাভীরু গানি অর্থ ধনী সাদিক অর্থ বন্ধু নেক্সট শ্রেষ্ঠ অর্থ আজিম আজিম অর্থ শ্রেষ্ঠ আজিম অর্থ শ্রেষ্ঠ শ্রেষ্ঠকে আরবিতে আজিম বলে মাসরুর অর্থ খুশি মাসরুর অথবা ফারহান অর্থ খুশি মাসরুর অথবা ফারহান অর্থ খুশি মাহবুব অর্থ প্রিয় প্রিয়কে আরবিতে বলা হয় মাহবুব আলিম অর্থ জ্ঞানী আর যে কি অর্থ মেধাবী আলিম অর্থ জ্ঞানী যে কি অর্থ মেধাবী আজিম অর্থ শ্রেষ্ঠ মাসরুর অথবা ফারহান অর্থ খুশি মাহবুব অর্থ প্রিয় আলিম অর্থ জ্ঞানী জ্যাকি অর্থ মেধাবী আলিম অর্থ জ্ঞানী জ্যাকি অর্থ মেধাবী নেক্সট কাফের অর্থ অবিশ্বাসী কাফের অর্থ অবিশ্বাসী ফাঁসেক অর্থ ধোকাবাজ ফাঁসেক ধোকাবাজ ফকির অর্থ গরিব ফকির অর্থ গরিব আলিবাবা অর্থ চোর আলিবাবা চোর হাজিক অথবা জ্যাকি অর্থ বুদ্ধিমান হাজিক অথবা জ্যাকি অর্থ বুদ্ধিমান নাসিদ অথবা মুস্তাহিদ অর্থ কর্মট নাসিদ অথবা মুস্তাহিদ অর্থ কর্মট আবার বলি কাফের অর্থ অবিশ্বাসী ফাসেক ধোকাবাজ ফকির গরিব আলিবাবা চোর হাজিক অথবা জ্যাকি অর্থ বুদ্ধিমান নাসিদ অথবা মুস্তাহিদ অর্থ কর্মঠ নেক্সট আমিন অর্থ বিশ্বস্ত আমিন অর্থ বিশ্বস্ত নাসির অর্থ সাহায্যকারী আর শরীফ অর্থ ভদ্র মাহির অর্থ অভিজ্ঞ আল্লামা অর্থ বিজ্ঞ ইজাজা অর্থ ছুটি আবার বলি বিশ্বাস আরবিতে আমিন সাহায্যকারী আরবিতে নাসির ভদ্র আরবিতে শরীফ অভিজ্ঞকে বলা হয় মাহির আর বিজ্ঞকে বলা হয় আল্লামা ছুটি আরবিতে ইজাজা নেক্সট এবার কিছু আরবিতে কথোপকথন শুরু করি আপনি কোথাও নতুন গেছেন আপনাকে নাম জিজ্ঞাসা করতে পারে কিভাবে জিজ্ঞাসা করবে তোমার নাম কি আরবিতে হবে মা ইসমুকা অথবা এভাবেও বলতে পারে এস ইসমুক অথবা শেষমাক অথবা শুনো ইসমাক এভাবে জিজ্ঞাসা করতে পারে বুঝে নেবেন যে আমার নাম জিজ্ঞাসা করতেছে তারপরে জিজ্ঞাসা করতে পারে আপনি কোথায় থেকে এসেছেন মিন ওয়েন জিত মিন ওয়েন জিত অর্থ আপনি কোথায় থেকে এসেছেন আপনি বলবেন আমি বাংলাদেশ থেকে এসেছি অথবা আপনি যে দেশ থেকে এসেছেন সেই দেশের কথা বলবেন আনা জিত মিন বাংলাদেশ আনা জিত মিন বাংলাদেশ আবার জিজ্ঞাসা করতে পারে আপনি এসেছেন কেন এটা আরবিতে হবে লেশ জিত লেশ জিত আপনি এসেছেন কেন আপনি বলবেন আনা জিত লিল আমল অর্থ আমি কাজের জন্য এসেছি অথবা বলবেন আনাজিত লিল সুগল আমি কাজের জন্য এসেছি অথবা চাকরির জন্য এসেছি এরপরে জিজ্ঞাসা করতে পারে আপনার কি ব্যাগ আছে হাল ইন্দাক হাকিবা আপনার কাছে কি ব্যাগ আছে হাল ইন্দাক হাকিবা হাল অর্থ কি ইন্দাক অর্থ তোমার নিকট আর হাকিবা অর্থ ব্যাগ আপনি বলতে পারেন হ্যাঁ আছে আরবিতে হবে নাম মজুদ নাম মজুদ তারপর আপনাকে বলতে পারে ঠিক আছে বসুন তাইয়েব ইজলিস তাইয়েব ইজলিস তাইয়েব অর্থ ভালো বা ঠিক আছে ইজলিস অর্থ বসা আবার জিজ্ঞাসা করতে পারে এখানে কি কোনো ব্যাংক আছে হাল হিনা আই ব্যাংক অথবা হাল হিনা আই মাসরিফ ব্যাংক অর্থ ব্যাংক আবার মাসরিফ অর্থ ব্যাংক উত্তরে যদি থাকে বলবেন হ্যাঁ আছে না মজুদ না মজুদ তারপরে আপনি হয়তো কোনো গাড়িতে আসছেন আপনার কাছে ভাড়া চাচ্ছে বলবে ভাড়া দেন জিব উজরা নেক্সট আমার কাছে টাকা আছে ইন দি ফ্লুজ ইন দি ফ্লুজ আর যদি বলেন আমার কাছে টাকা নেই তাহলে আরবিতে হবে মা ইন দি ফ্লুজ মা ইন দি ফ্লুজ কিন্তু অ্যারাবিয়ানরা বলে আনা তা প্রাণ আনা তা প্রাণ অর্থ আমার কাছে টাকা নেই আনা তা প্রাণ দি অর্থ আমার নিকট ফ্লুজ অর্থ টাকা অথবা অর্থ আমি সৌদি রিয়াল চাই আনা উরিদ রিয়াল সৌদি আনা উরিদ রিয়াল সৌদি আনা আমি উরিদ অর্থ চাই রিয়াল অর্থ সৌদি আরবের টাকা আমরা এখানে নামব নাহনা নাজ্জেলনি হিনা নাহনা নাজ্জেলনি হিনা অর্থ আমরা এখানে নামব নাহনা অর্থ আমরা নাজ্জেলনি অর্থ আমরা নামব হিনা অর্থ এখানে এখানে থামুন আরবিতে হবে অজ্ঞেপ হিনা অজ্ঞেফ হিনা অজ্ঞে অর্থ থামা আর হিনা অর্থ এখা এর পরবর্তী বাক্য কখন আসবে মিতাব ইজি মিতা বাজি মিতা বাজি কখন এসেছিলে মিতা জিত মিতা জিত যদি বলেন দুই ঘন্টা পর বাদ ইতনিন সা বাদ ইতনিন সা পানির নলকা নষ্ট আরবিতে হানাফিয়া খারবান হানাফিয়া খারবান আবার বলি কখন আসবে মিতা বাজি মিতা বাজি কখন এসেছিলে মিতা জিত মিতা জিত দুই ঘন্টা পর বাদ ইতনিন চা বাদ ইতনিন চাহা পানির নলকা নষ্ট হানাফিয়া খারবান আজকের এই পাঁচশো শব্দের মধ্যেই থাকছে অতীত বর্তমান ভবিষ্যৎকালের উদাহরণ এবং কিছু বাক্য গঠনের কৌশল তোমার কাছে কে আরবিতে মিনু ইন্দাক অথবা মান ইন্দাক মিনু ইন্দাক অথবা মান ইন্দাক তোমার কাছে কে তোমার সাথে কে তাহলে হবে আক মিনু মা আক অথবা মান আক আবার সাওয়া সাওয়া অর্থ সাথে মা আ অর্থ সাথে আর মা আক অর্থ তোমার সাথে সাওয়া সাওয়া বললে এখানে বাক্যটি ভুল হবে তাই আমরা বলবো মেনু মা আক অর্থ তোমার সাথে কে কে কথা বলে মেনু ইয়াতাকাল্লাম মেনু ইয়াতাকাল্লাম অর্থ কে কথা বলে আমি কথা বলি আনা কাল্লাম আনা কালাম সে কথা বলে হুয়া ইয়াতাকাল্লাম হুয়া ইয়াতাকাল্লাম তুমি কথা বলো ইন্থ তাতাকাল্লাম ইন্থ তাতাকাল্লাম এই কাল্লাম শব্দটি তিনভাবে ব্যবহৃত হয়েছে আনার জন্য একরকম হোয়ার জন্য একরকম ইন্তার জন্য আরেক রকম আনা হুয়া ইন্তা এর সাথে ভার্বের যে পরিবর্তন হয়েছে তা লক্ষ্য করুন আনা কাল্লাম হুয়া ইয়াতাকাল্লাম ইন্থ তাতাকাল্লাম সে কখন এসেছে মেতাজিত মেতাজিত এটা পাস্ট টেন্স যদি বলি সে কখন আসবে মেতাবাজি মেতাবাজি যদি বলি কখন আসতেছ মেতা যায় মেতা যায় মেতা যায় মিতা অর্থ কখন আর ইজি অর্থ আসা এই ইজি শব্দটাকেই অতীত বর্তমান ভবিষ্যৎকাল দিয়ে দেখানো হয়েছে জালিকা অর্থ ওই হাদা অর্থ ওই জালিকা অর্থ ওই আর হাজা অর্থ এই এই শব্দ দুটোকে আঞ্চলিক ভাষায় বলে হাদা অর্থ এই আর হাদাক অর্থ ওই মা আ অর্থ সাথে কাম অর্থ কত কাম অর্থ কত অথবা কেউ কেউ বলে চাম চাম অর্থ কত আঙ্গুর কত কাম আল এনাব কাম আল এনাব অথবা চাম আল এনাব উত্তরে বলবো কেজি পাঁচ রিয়াল আরবিতে হবে খামসা রিয়াল কিলো খামসা রিয়াল কিলো কেজি পাঁচ রিয়াল মান অথবা মেনু অর্থ কে মেনু জিত কে এসেছিল মেনু জিত কে এসেছিল অতীতকাল মেনু বাজি কে আসবে ভবিষ্যৎকাল মেনু বাজি কে আসবে ভবিষ্যৎকাল মেনু যায় কে আসতেছে বর্তমানকাল মেনু যায় কে আসতেছে নেক্সট ইয়াজহাব অর্থ যাও ইয়াজহাব অর্থ যাও অথবা যাওয়া আবার রোহ অর্থ যাও অথবা যাওয়া সে যাচ্ছে হুয়া রায়েহ হুয়া রায়েহ সে যাবে হুয়া বা রোহ হুয়া বা রোহ সে গিয়েছিল হুয়া রিহাত হুয়া রিহাত এখানে অতীত বর্তমান ভবিষ্যৎকালের উদাহরণ আছে একটু লক্ষ্য করুন যদি ভবিষ্যৎকাল হয় ভার্বের আগে একটা বা যুক্ত হয় আর অতীতকাল হলে ভার্বের শেষে একটা তা যুক্ত হয় নেক্সট করিম কি এসেছে হাল জিত করিম হাল জিত করিম হাল অর্থ কি জিত অর্থ এসেছিল করিম অর্থ করিম করিম কি আসবে হাল বাজি করিম হাল বাজি করিম করিম কি আসতেছে হাল যাই করিম হাল যাই করিম কেইপ অর্থ কেমন বা কিভাবে অথবা কাইফা বা কেইপ অর্থ কেমন অথবা কিভাবে নেক্সট খাইয়ের তাইয়েব কোয়েস জেন তামাম মিয়ামিয়া জাইয়েদ মমতাজ সবগুলোর অর্থ ভালো বা খুব ভালো জাইয়েদ অর্থ আরও ভালো আর মমতাজ অর্থ সব থেকে ভালো মুস্তাইব অর্থ খারাপ মুস্তাইব অর্থ খারাপ আফহান অর্থ মাফ করবেন বা ক্ষমা করবেন আপনি যদি কোনো কারণে কারো কাছে ভুল করে থাকেন তাহলে আপনি বলবেন আফওয়ান অথবা বলতে পারেন আনা আসেফ আনা আসেফ আমি দুঃখিত সব থেকে ভালো হয় আনা আসেফ বললে সত্যি যদি আপনি দুঃখিত বা মর্মাহত হন তাহলে বলবেন আনা আসেফ তাহলে এটাই সব থেকে ভালো হবে আম অর্থ হাঁ লাইসা অর্থ না আবার লা অর্থ না খেতাব অর্থ চিঠি বা আবেদনপত্র খেতাব অর্থ চিঠি বা আবেদনপত্র প্রিয় ভিওয়ার্স আজকের ভিডিওতে নতুন কিছু শব্দ এবং বাক্য আছে তাই ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখুন এখন শুরু করব শব্দার্থ মোর অর্থ তিতা বা তিক্ত ইংলিশ বিটার ইংলিশ বিটার মাতিন অথবা দুব্বা অর্থ সবল অথবা মোটা ইংলিশ স্ট্রং অথবা ফ্যাট দাইব অর্থ দুর্বল বা চিকন ইংলিশ উইক মোর অর্থ তিতা বা তিক্ত ইংলিশ বিটার মাতিন অর্থ দুব্বা বা সবল মোটা ইংলিশ স্ট্রং বা ফ্যাট দায়ীপ অর্থ দুর্বল অথবা চিকুন ইংলিশ উইক নেক্সট কাতির অর্থ প্রচুর বা অনেক English a lot of or too much ওয়াজেদ অর্থ বেশি ইংলিশ মোর টু মাস খফিফ অর্থ হালকা ইংলিশ লাইট অর থিন তাগিল অর্থ ভারী ইংলিশ হেভি আবার বলি কাতির প্রচুর বা অনেক এ লট অফ ওয়াজেদ অর্থ বেশি more or too much khafif অর্থ হালকা লাইট অর থিন তাগিল অর্থ ভারী ইংলিশ হেভি নেক্সট অগ্নেয় অর্থ গান ইংলিশ সন অগ্নেয় অর্থ গান ইংলিশ সং এরমি অর্থ ফেলে দাও ইংলিশ থ্রো অ্যাওয়ে হাম্মাল অর্থ কুলি বা পোর্টার যারা রেল স্টেশন বা বাস স্টেশনে মানুষের মালামাল টেনে দেয় তাদেরকে বলে হাম্মাল বা কুলি ফেরা শর্ত বিছানা ইংলিশ বেড আবার বলি উগনিয়া গান এরমি ফেলে দেওয়া হাম্মাল কুলি ফেরাস বিছানা নেক্সট ফাহাম অথবা ফাম অর্থ কয়লা ইংলিশ কোল লাহাম অর্থ গোস্ত অথবা মাংস ইংলিশ মিট হালিব অর্থ দুধ ইংলিশ মিল্ক ফাহাম কয়লা লাহাম গোস্ত হালিব দুধ এরফা বা আরফা অথবা শিল অর্থ উঠাও বা তোলো এরফা ফোক অর্থ ওপরে ওঠাও লিফ্ট আপ এমসি অর্থ ধরা বা ধরো English catch or take it আবার বলি এরফা বা আরাফা অথবা শিল অর্থ ওঠাও বা তোলো ইংলিশ রাইজ অথবা পিক আপ এরফা ফোক ওপরে ওঠাও ইংলিশ লিফ্ট আপ এমসি অর্থ ধরা বা ধরো English catch or take it next বাহার অর্থ সাগর ইংলিশ সি নাহার অর্থ নদী ইংলিশ রিভার মাদ্দু অর্থ জোয়ার ইংলিশ টাইট আবার বলি বাহার সাগর নাহার নদী মাদ্দু জোয়ার নেক্সট হুদুদ অর্থ সীমানা বা সীমান্ত ইংলিশ বর্ডার খাবজান অর্থ ট্যাঙ্কি ইংলিশ ট্যাঙ্ক আবার হাউদ অর্থ ট্যাঙ্কি বা ট্যাঙ্ক আবার বলি হুদুদ সীমানা বা সীমান্ত খাবজান ট্যাঙ্কি হাউদ ট্যাঙ্ক নেক্সট হিজাম অর্থ বেল্ট বা কোটিবন্ধ ইংলিশ বেল্ট উজরা অর্থ ভাড়া ইংলিশ ফেয়ার মাকাদ অর্থ আসন ইংলিশ সিট আবার বলি হিজাম বেল্ট উজরা ভাড়া মাকাদ আসন ইংলিশ সিট প্রিয় ভিওয়ার্স শব্দার্থ বা বাক্যগুলি বেশি রিপিট করছি না কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে যাদের দরকার হবে ভিডিওটি কয়েকবার করে দেখে নেবেন শব্দার্থের পরে মাঝে মাঝে থাকবে ছোট ছোট বাক্য ধৈর্য ধরে দেখতে থাকুন নেক্সট ইজা অর্থ যদি ইংলিশ ইপ ইজা অর্থ যদি ইংলিশ ইপ লাম্বা অর্থ বাতি ইংলিশ লাইট হাব্বা অর্থ টুকরা বা পিস ইংলিশ পিস কাম হাব্বা অর্থ কয় পিস হাউ মেনি পিসেস ইজা যদি লাম্বা বাতি হাব্বা টুকরা বা পিস কাম হাব্বা কয় পিস কাম হাব্বা কয় piece English how many pieces next মাকান অর্থ জায়গা ইংলিশ প্লেস ফাদি অর্থ খালি ইংলিশ এমটি ফাদি অর্থ খালি অথবা অবসর ইংলিশ এমটি খাল্লি অর্থ রাখা ইংলিশ কিপ মাকান জায়গা ফাদি খালি খাল্লি রাখা নেক্সট খাল্লিহিনা এখানে রাখো ইংলিশ কিপ হেয়ার রাখকে অর্থ রাখা অথবা রাখো বাইদ অর্থ দূরে ইংলিশ ফার গেরিব অর্থ নিকটে ইংলিশ নেয়ার খাল্লেহীনা এখানে রাখো রাক্কেব রাখো বা রাখা বাইদ দূরে গেরিব নিকটে নেক্সট মা ই অর্থ আমার সাথে মা ই অর্থ আমার সাথে ইংলিশ উইথ আস আবার মা আ অর্থ আমার সাথে মা আ হু অর্থ তার সাথে মা আক অর্থ তোমার সাথে উইথ ইউ তানি অর্থ অন্য বা অপর ইংলিশ অ্যানাদার মা ই অর্থ আমার সাথে মা আ অর্থ আমার সাথে মা আ হু অর্থ তার সাথে মা আক অর্থ তোমার সাথে তানি অর্থ অন্য অথবা অপর ইংলিশ অ্যানাদার নেক্সট মহিম অর্থ গুরুত্বপূর্ণ ইংলিশ ইম্পর্টেন্ট ছিদ্জেল অর্থ লেখা ইংলিশ রাইট আবার উক্তব অর্থ লেখা ইংলিশ রাইট আবার ছিদ্জেল যারা রেজিস্ট্রিকরণকেও বোঝায় হুকুমা অর্থ সরকার ইংলিশ গভর্নমেন্ট মহিম অর্থ গুরুত্বপূর্ণ ছিদ্জেল অর্থ লেখা উক্তব অর্থ লেখা হুকুমা অর্থ সরকার নেক্সট সাব অর্থ কঠিন ইংলিশ হার্ড সাহল অর্থ সহজ ইংলিশ ইজি অগ্রাদ অর্থ মালামাল ইংলিশ গুডস অর থিংস সামান অর্থ মালামাল আবার মাল অর্থ মালামাল সাব অর্থ কঠিন সাহল সহজ আগ্রাদ মালামাল সামান মালামাল মাল মালামাল নেক্সট মাররা তানি অর্থ পুনরায় ইংলিশ এগেন তানি মাররা আরেকবার ইংলিশ ওয়ান্স অ্যাগেন কিদা অর্থ এই রকম ইংলিশ লাইক দিস মাফি কিদা এই রকম না ইংলিশ নট লাইক দিস কিদা কিদা অর্থ এদিক সেদিক English this is the direction আবার বলি মাররা তানি পুনরায় তানি মাররা আরেকবার কিদা এইরকম মাফি কিদা এরকম না কিদা কিদা এদিক সেদিক নেক্সট রিসালা অর্থ চিঠি বা বার্তা ইংলিশ মেসেজ জেরিদা অর্থ খবরের কাগজ ইংলিশ নিউজ পেপার মাকতাব অর্থ অফিস ইংলিশ অফিস ছাজ্জিল অর্থ রেজিস্ট্রিকরণ ইংলিশ রেজিস্ট্রি রিসালা চিঠি জেরিদা খবরের কাগজ মাকতাব অফিস সাজ্জিল রেজিস্ট্রিকরণ প্রিয় ভিওয়ার্স এখন ছোট ছোট বাক্য দিয়ে শুরু করব ধৈর্য ধরে সাথেই থাকুন আয়না ফেন ওয়েন অর্থ কোথায় ইংলিশ হয়ার তিনটা শব্দের অর্থ একই ইংলিশ হয়ার ওয়েন এন্স অর্থ তুমি কোথায় ইংলিশ হয়ার আর ইউ ফেন অথবা হোয়েন অর্থ কোথায় হোয়েন রো অর্থ কোথায় যাচ্ছ ইংলিশ হয়ার আর গো ওয়েন বারো তুমি কোথায় যাবে English where will you go ওয়েন এন্স রেহাচ তুমি কোথায় গিয়েছিলে English where did you go next Abdullah কোথায় ওয়েন আবদুল্লাহ ওয়েন আবদুল্লাহ ইংলিশ হোয়ার আবদুল্লাহ লেশ অথবা লিমাজা অর্থ কেন হাসছ কেন আরবিতে হবে লেশ তাদ হাক হাসছ কেন লেশ তাদ হাক ইয়েদ হাক অর্থ হাসি কাঁদছ কেন লেশ তাবকি সে কাঁদছে কেন লেশ ইয়াবকি তুমির ক্ষেত্রে হবে তাবকি আর সে বা তার ক্ষেত্রে হবে ইয়াবকি নেক্সট তুমি দেরি করলে কেন লেশ হিরাত লেশ হিরাত সে দেরি করছে কেন লেশ ক্ষীর লেশ ইয়াতখির আমি দেরি করেছি আনা তাখির্থ আনা তাকির্থ এস অর্থ কি শুনু অর্থ কি হাল অর্থ কি আবার আ অর্থ কি এক একটা এক এক জায়গায় ব্যবহার হয় আবার বলি তুমি দেরি করলে কেন লেশ হিরাত সে দেরি করছে কেন লেশ ইয়াতক্ষীর আমি দেরি করেছি আনা তাখির নেক্সট তোমার কি হলো বা তোমার কি কোনো সমস্যা হচ্ছে আরবিতে হবে এস বাক কারো মন খারাপ বা কান্না দেখলে বলতে পারেন এস এস বাকি অর্থ তুমি কাঁদছ বাকি তুমি কি কাঁদছ নেক্সট কাম অর্থ কত আঙ্গুর কত দাম জিজ্ঞাসা করতে বলবেন কাম আল এনাব কাম আল এনাব উত্তরে সে বলবে কেজি পাঁচ রিয়াল অথবা অন্য কোনো দাম বলতে পারে কেজি পাঁচ রিয়াল আরবিতে হবে খামসা রিয়াল কিলো খামসা রিয়াল কিলো ফোন আরবিতে জাওয়াল ফোন জাওয়াল এত্তেসাল অর্থ ফোন করা বা কথা বলা এত্তেসাল অর্থ ফোনে কথা বলা অথবা যোগাযোগ করা শুক্রান অর্থ ধন্যবাদ ফোন জাওয়াল এত্তেসাল ফোনে কথা বলা অথবা যোগাযোগ শুক্রান অর্থ ধন্যবাদ নেক্সট বাব অর্থ দরজা এপ্তাহেল বাব অর্থ দরজাটি খোলো এপ্তাহেল বাব দরজাটি খোলো দরজাটি বন্ধ করো আরবিতে হবে গাল্লিক আলবাব গাল্লিক আলবাব অথবা সাক্কার আলবাব এই বাপ শব্দ দিয়েই আপনারা শব্দ গঠন এই বাপ শব্দ দিয়ে আপনারা বাক্য গঠন করতে পারেন দরজাটি খোলো দরজাটি বন্ধ করো দরজাটি মৌসো দরজাটি ধোলাই করো এভাবে বাংলায় বাক্য তৈরি করে তারপরে চেষ্টা করে দেখেন আরবি মিলাইতে পারেন কিনা নেক্সট গাড়িটি পরিষ্কার করো নাজিব আল সাইয়ারা নাজিব আল সাইয়ারা নাজিব অর্থ পরিষ্কার সাইয়ারা গাড়ি স্টেশন কত দূর কাম মাসাফা আল মাহাত্তা কাম মাসাফা আল মাহাত্তা কাম অর্থ কত মাসাফা অর্থ দূর আর মাহাত্মা অর্থ স্টেশন ড্রাইভার কোথায় আইনা সাইক অথবা হোয়েন সাইক অর্থ ড্রাইভার কোথায় নাদি অর্থ ডাকা নাদি অর্থ ডাকা কাউকে ডাকার জন্য নাদি শব্দটা ব্যবহার করা হয় নাদি সাইক অর্থ ড্রাইভারকে ডাকো নাদি সাইক নেক্সট মাকিনা অর্থ মেশিন মাকিনা মেশিন মোহার্রিক অর্থ ইঞ্জিন মোহার্রিক ইঞ্জিন মতুর অর্থ মোটর আজলা অথবা কফার অর্থ চাকা অথবা টায়ার নেক্সট ডাইন অর্থ ইয়ামিন বাম অর্থ ইয়াসার ডানে যাও রোহ ইয়ামিন আর বামে চলো ডানে চলো এমসি ইয়ামিন সামনে আমাম অথবা গিদ্দাম নেক্সট পিছনে খাল্প অথবা অরা পিছনে খাল্প অথবা অরা উপরে ফোগ নিচে তাহাত পাশে জানবা অথবা বিজানিব পাশে জানবা অথবা বিজানিব সে তোমার পাশে হোয়াফি জানবিক হোয়াফি জানবিক সে তোমার পাশে গেরিব অর্থ নিকটে নেক্সট বাওয়াবা অর্থ গেট আর বাব অর্থ দরজা ইনস রো বাওয়াবা রগম আশারা অর্থ তুমি দশ নম্বর গেটে যাও তুমি দশ নম্বর গেটে যাও ইনস রো বাওয়াবা রগম আশারা ইঞ্চ অর্থ তুমি রো অর্থ যাও বাওয়াবা অর্থ দ্য গেট রগম অর্থ নম্বর আষাঢ়া দশ গাড়িটি মোসো আরবিতে হবে এমসাহিস সাইয়ারা এমসাহিস সাইয়ারা অর্থ গাড়িটি মোসো এমসাহ অর্থ মোসা গাড়িটি ধৌত করো গাসিল আসায়েরা গাসিল আসায়েরা গাসিল অর্থ ধৌত করা সাইয়ারা অর্থ গাড়ি ধন্যবাদ ভিউয়ার্স এতক্ষণ সাথে থাকার জন্য ভিডিওটি যদি আপনাদের উপকার লাগে তাহলে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু